সম্মানিত উপস্থিতি বাইরে আমার কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাকে সারাত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে প্রশ্ন করা হবে আর অন্য কোন বিষয় নিয়ে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে না জিজ্ঞাসা করা হবে না সর্বপ্রথম প্রশ্ন করা হবে আসরাত চলাত সম্পর্কে প্রশ্ন করা হবে আমি কোনো বানানো কথা বলছি না সিলসিলাতু সহিহ হাদিস খুলে রাখেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্ব নবীজি আমার বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাকে সালাদ সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে প্রশ্ন করা হবে আর অন্য কোনো বিষয় নিয়ে তাকে জিজ্ঞেস করা হবে না প্রশ্ন করা হবে না সম্মানিত বন্ধুগণ একটি উদাহরণ দিলে কথাটি বুঝতে পারবেন আপনাকে আমাকে যেরূপ ভাবে আপনাকে আমাকে কেমতের দিন সর্বপ্রথম প্রশ্ন করা হবে আপনাকে আমাকে যে সর্বপ্রথম প্রশ্ন করা হবে আসলাদ সম্পর্কে আপনি আমি যখন পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দিতে যায় পরীক্ষা দেওয়ার সময় কিন্তু আমাদেরকে একটি কোশ্চিন দেওয়া হয় এবং একটি খাতা দেওয়া হয় যে প্রশ্নগুলো আপনাকে আমাকে প্রশ্ন দেওয়া থাকবে কোশ্চেনের মধ্যে আপনাকে আমাকে অ্যান্সার বের করতে হবে উত্তর বের করে সেই খাতার মধ্যে লিখতে হবে যদি আপনি আমি সেই প্রশ্নগুলো যদি পড়ে না যায় সে প্রশ্নগুলোর উপরে যদি আপনার আমার ধারণা না থাকে তাহলে আপনার আমার সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া কি সহজ হবে না কঠিন হবে সহজ তো দূরের কথা আপনার আমার প্রশ্নগুলোর অ্যান্সার অবশ্যই আমরা দিতে পারবো না ঠিকঠাক পাবে আপনি আমি যদি দুনিয়াতে সলা আদায় না করে থাকি তাহলে আপনার আমার সেই সময় যে আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে সলাদ সম্পর্কে সেই সময় আপনি আমি উত্তর দিতে পারবো না সম্মানিত বন্ধুগণ এমন একটি সময় কেমতের এমন একটি মুহূর্ত যেই মুহূর্তের মধ্যে মানুষগুলো কাপা কাপি করবি ছোটাছুটি করবে নাকির জন্য হয়রান হয়ে যাবে সবাই বলবে ইয়ারাপসি ইয়ারাপসি সবাই ইয়ারাপসি করবে কার কি হয় না জানে আজকে কোথায় যাব কি হবে আমার হয়তো আমার জন্য হয়তো জাহান নামে হয়ে যাবে আমাকে হয়তো জাহান নামে দিতে হবে এই চিন্তায় প্রেশান এমন এক মানমান্তিক অবস্থা হয়ে যাবে সম্মানিত বন্ধুগণ আপনি আমি যদি আপনি আমি যদি দুনিয়াতে সেই ইবাদত গুলো করে না যাই আল্লাহর গোলামি না করে যাই তাহলে আপনার আমার জন্য কেমতের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞাসিত যখন করা হবে তখন আমরা উত্তরে দিতে পারবো না আর সর্বপ্রথম উত্তরে যদি আপনি আমি না দিতে পারি তাহলে আপনার আমার আর যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আপনাকে আমাকে আর জিজ্ঞেস করা হবে না এই প্রথম প্রশ্নতে আপনি ফেল করার কারণে আপনার সবকিছুই ফেল আর যে ব্যক্তির সরাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায় আমার নবীজি বিশ্ব নবীজি বলছেন তার জীবনের সমস্ত আমলগুলো সমস্ত গুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল মঞ্জুর হয়ে যায় আর যার সালাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না তার ছাড়া যার ছাড়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না তার জীবনে যে সমস্যা আমলে থাকুক না কেন সেই আমলগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল মঞ্জুর হয় না সম্মানিত বন্ধুগণ এই জন্য আপনাকে আমাকে সেই শুদ্ধভাবে সঠিক নিয়মে বিশ্ব নবীজির অনুপাতে আপনাকে আমাকে সারা আদায় করতে হবে আর বিশ্ব নবীজির অনুপাতে যদি সারা তাদাই না করি যদি আমাদের সারা হুবহু বিশ্বনবী যদি মতো হয় তাহলে সেই সালাত হবে কিনা আল্লাহ ভালো জানেন সম্মানিত উপস্থিতি আরেকটি উদাহরণ দিতে চাই আপনাদের মাঝে আজকে আপনি আমি দুনিয়াতে আল্লাহর ইবাদত করি না আজকে আল্লাহর ইবাদত না করার কারণে আপনার আমার যখন সময় ফুরিয়ে যাবে আপনার আমার যখন টাইম শেষ হয়ে যাবে সময় শেষ হয়ে যাবে আপনার যথা সময়ের মধ্যে মৃত্যু না হবে আপনাকে যখন কবরের বাসিন্দা হয়ে যাবেন আপনার মালাকুল মাউত আপনার সামনে আসবে আপনার যান কবজ করানোর জন্য আপনাই সময় চাইবেন হ্যাঁ মালাকুল মৌত আমাকে কিছু সময় দাও আমি আল্লাহরে বারত করতে চাই গোলামি করতে চাই তখন আপনাকে আমাকে আর সময় দেওয়া হবে না এই জন্য বাইরা আমার সরাত করতে হবে আল্লাহর হুকুমগুলোকে মেনে চলতে হবে সম্মানিত বাইরা আমার ঠিক যাদের ভাবে আপনাকে আমাদের সময় দেওয়া হবে না একটি উদাহরণ আপনি যদি পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দিতে যান তাহলে কিন্তু আপনার নির্ধারিত সময় দেওয়া হয়েছে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা এর মধ্যে আপনাকে প্রশ্ন রেখে শেষ করতে হবে আর আপনি যদি পরীক্ষার হলের মধ্যে গিয়ে এই আড়াই ঘন্টা অথবা তিন ঘন্টার মধ্যবর্তী সময়ে আপনি যদি লেখা লেখি না করেন অ্যান্সার না বের করেন যদি আপনি চুপ করে বসে থাকেন অথবা অন্য কাজের মধ্যে লিপ্ত হয়ে যান তাহলে আপনার আমার জন্য যখন আপনার আমার সময় চলে আসবে খাতা নেওয়ার যখন আপনার আমার সময় পার হয়ে যাবে তখন সেই খাতা নেওয়ার জন্য শিক্ষক আপনার কাছে চলে যাবে আপনার কাছে খাতা চাইবেন তখন যদি আপনি বলেন যে টিচারকে যদি আপনি বলেন আমাকে আর কিছু সময় দিন আমি একটু তাড়াতাড়ি লিখে শেষ করব আপনা আমার প্রশ্নগুলোর অ্যান্সার দিব কিন্তু তখন আপনাকে আর এই সময়টা দেওয়া হবে না আপনার নির্ধারিত সময়ের মধ্যে আপনার খাতা নিয়ে নেওয়া হবে ঠিক তদ্রুপ আপনার আমার যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে এই পরীক্ষার হলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে আপনি যাই করেন আপনি খেলা করেন দূরা করেন অন্যায় কাজ করেন অশ্লীল কাজ করেন আপনি যাই করেন না কেন আপনাকে কোনো বাধা দেওয়া হবে না কিন্তু আপনারা যখন নির্ধারিত সময় চলে আসবে তখন আপনাকে আমাকে দুনিয়ার পারি দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে পরপারে পারি দিয়ে যেতে হবে ঠিক তদ্রূপভাবে যতরূপভাবে আপনার কোশ্চিন আপনার খাতা আপনার মাছ থেকে নিয়ে নেওয়া হয় ঠিক তদ্রূপ অনুরূপ ভাবে আপনার আমার যে নির্ধারিত সময় রয়েছে এই সময়ের মধ্যে যদি আমরা আল্লাহর ইবাদত এবং গোলামির মধ্যে না কাটাতে পারি তখন আপনার আমার যখন মৃত্যুর সময় আসবে আপনার আমার নির্ধারিত যখন সময় শেষ হয়ে আসবে তখন আপনার আমার আমারও ঠিক ভাবে আমাকে আপনাকেও সময় দেওয়া হবে না আপনাকে আমাকেও নিয়ে যাওয়া হবে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যখন ব্যক্তির নির্ধারিত সময় চলে আসবে যখন ব্যক্তির সময় আসবে এমন সময়ের মধ্যে তার জন্য এক সেকেন্ড পারিয়ে দেওয়া হবে না এক সেকেন্ড কমিয়ে দেওয়া হবে না তার যথা সময়ের মধ্যে মৃত্যু হবে তাকে তার যথা সময়ের মধ্যে মৃত্যুবরণ করতে হবে সম্মানিত বন্ধুগণ এই জন্য সময় থাকতে আমাদের এখনো সময় রয়েছে এখন আমরা পরীক্ষার হালের মধ্যে রয়েছি এখনো আমরা যদি চেষ্টা করি এখনো যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আবার যদি আমরা আল্লাহর দিকে ফিরে যাই তাহলে এখনো আমাদের সময় রয়েছে এখনো আমরা পরকালের মধ্যে বাঁচতে পারে পরকালের মধ্যে সুখ এবং শান্তি নিতে পারে যে জায়গাটা চিরস্থায়ী সেই জায়গায় শান্তি লাভ করতে পারে সম্মানিত উপস্থিতি এই জন্য জীবনে যত ভুল করেছেন যত অন্যায় করেছেন যত আল্লাহর সাথে নাফরমানি করেছেন সমস্ত নাফরমানি আল্লাহর কাছে ক্ষমা চান সমস্ত খারাপ কর্ম থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে